আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে অমিত শাহ স্পষ্ট করে বলে দিলেন মুসলিম ছাড়া সব ধর্মের লোকেরাই ভারতের নাগরিকত্ব পাবেন এবং কেন পাবেন এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন আসামের মতো সমগ্র ভারতের নাগরিক পুঞ্জি বা এনআরসি করা হবে বলে সাফ জানিয়ে দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে তাতে কোনো ধর্মের মানুষকেই বিড়ম্বনায় ফেলা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি বুধবার বিশ নভেম্বর সংসদে তিনি বলেন আসামের জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি সারা দেশেই পরিচালিত হবে এর জন্য কোনো ধর্মের কারোই উদ্বিগ্ন হওয়া উচিত নয় তিনি বলেন এই পুঞ্জি তৈরিতে কখনো কোনো ধর্মকে নিশানায় নেওয়া হয়নি তাই কোনো ধর্মের কারো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় এই কথা জানানোর পাশাপাশি বুধবার অমিত শাহ বলেন প্রতিবেশী তিন দেশের নিপীড়িত ও অত্যাচারিত অমুসলমান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে তার কথা স্পষ্ট যে মুসলমান ছাড়া সব ধর্মের লোকেই ভারতের নাগরিকত্ব পাবেন রাজ্যসভায় অমিত শাহ বলেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় বৈষম্যর শিকার হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান এবং পার্সি শরণার্থীদের নাগরিকত্ব পাওয়া উচিত তাদের ভারতের নাগরিক করে তুলতেই নাগরিকত্ব সংশোধনীয় বিলের প্রয়োজন কিন্তু হিন্দু খ্রিস্টান সহ বাকিদের নাগরিকত্ব দেওয়ার কথা বললেও অমিত শাহ কেন মুসলিমদের এড়িয়ে গেলেন তা জানতে চান এনসিপি সাংসদ সৈয়দ নাসির হোসেন জবাবে অমিত শাহ বলেন আপনি এনআরসি এবং নাগরিক সংশোধনী বিলের মধ্যে সব কিছু গুলিয়ে ফেলেছেন সুপ্রিম কোর্টের তদারকিতেই সব কিছু হয়েছে ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন দেশের সব নাগরিকেরই নাম নথিভুক্ত হবে এনআরসি তালিকায় দেশের সর্বত্র এনআরসি হবে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য আসামে এনআরসি তালিকা প্রকাশ হলে দেখা যায় উনিশ লাখেরও বেশি মানুষ নাগরিকত্বের প্রমাণ দিতে পারেনি এই উনিশ লাখের অধিকাংশ হিন্দু এর ফলে রাজ্যর বিজেপি নেতারা এনআরসি তালিকা গ্রহণে আপত্তি জানিয়েছেন তারা নতুন করে তালিকা তৈরির দাবিও জানিয়েছেন অন্যদিকে বিজেপির ঘোষিত সিদ্ধান্ত বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে চলে আসা অমুসলমান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এই সংক্রান্ত নাগরিকত্ব সংশোধন বিল সংসদের শীতকালীন অধিবেশনে আনার কথা এ নিয়ে অধিবেশন শুরুর দিন থেকেই বিরোধে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ